প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় ফলাগর মধ্যে আপনাদের জন্য চমৎকার ভালো আছি তো আজকে আমার কাছে একটি টিভি এসেছে এটা হচ্ছে Walton CRT TV slim TV আপনারা দেখতে পাচ্ছেন এই টিভিটির মডেল হচ্ছে Walton asset two one two double one তো এটা সত্তর ওয়ার্ডের একটি সিআরটি টিভি তো এই টিভিটি ফুল ডেট একেবারেই আলো ছবি ছাউনি কিছুই আসতেছে না তো আমি এটার ব্যাক কাভারটি খুলে নিয়েছি যাতে ভিডিওটি একটু দ্রুত হয়ে যায় একটি কথা বন্ধুরা শুনেছি অন্য একটি মেকানিক্সের কাছে নিয়ে গিয়েছিল তো মেকানিক বলছে যে তার একটা কিছু বললে বিদায় করে দিয়েছে তো এটা হবে না তিনি আমার কাছে নিয়ে এসেছেন তো দেখতে পাচ্ছেন এটার অবস্থাটা খুব গুরুতর দেখতে পাচ্ছেন এটা তেত্রিশ বোল্ট চ্যানেল এবং তো আমি থেকে একটু পরিষ্কার করে নেই যেহেতু দীর্ঘদিন যাবৎ পড়েছিল টিভিটি মনে হয় মেকানিক্সের দোকানে টিভিটি পরে রেখেছিল আর কি হালায় রেখেছিল হয়তো কোনো ঘরে ফাইলিয়ে রেখেছিল অনেক পার্টস করছে জম পড়ে গিয়েছে তো এই টিভিটির আইসি হচ্ছে TA sorry TDA TDA one two one five six PS bracket in bracket N three bracket three একে এ এআইসি দ্বারা গঠিত বন্ধুরা আমরা এখন এটার অপর প্রান্ত যাব তো অপর প্রান্ত আমরা দেখতে পাচ্ছি এটা মেকানিক্সও প্রচণ্ড ঘটিয়েছে মানে চেষ্টা করেছে আপনারা দেখতে পারতেছেন তো আমি এটাকে এখন রিপেয়ারিং করব এবং দেখব আসলে এটার প্রবলেমটা কী আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি প্রবলেমটা কি আমি প্রবলেমটা খুঁজে বের করিনি তারপর আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা আমি খুঁজতে খুঁজতে প্রথমত এবং তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি আউট কিছু লাগিয়ে আমি কাজ কাজ করা যায় আসলে আমি একটু ব্যবসায়ী দোকান তার কারণে সব হয়ে থাকে আমি ট্যান্ডাস্টারটি লাগিয়ে নিলাম কী করতেছেন অবশ্য এই ট্যান্ডাস্টারটি লাগিয়েও দেখেছিল এই সেই ট্যান্ডাস্টারটি আমি এটি লাগিয়ে নিলাম এখন করে দেখব আশিদের অনেকটাই খারাপ মোটামুটি মানে আগে থেকেই এই একটু স্কিপ করে নিই আমি এখন লাগিয়ে ওয়াশ করে নিয়েছি আউটপুটটি দেখতে পারতেছেন তো আমি এটার ভিতরে আরেকটি কাজ দেখাবো সেটা হলো চ্যানেলের ছবি বলতে স্টিক মতো না ছিল কেন কালারিং <coughs> তো এই যে এখানে এল একটি কানেক্টিভ রয়েছে এখানে যদি সঠিক মতন ভোল্টেজ যা ভোল্টেজ প্রয়োজন যদি সঠিক মতন ভোল্টেজ না আসে তো সেই কারণেও এই সমস্যা হতে পারে তো এই ছিল এই দুই নম্বর পিনটি সবসময়ই ভোল্টের জন্য এবং ছবির জন্য একটা অন্যতম বিষয়বস্তু আমি এখন একটি প্লাগিং করে নিতেছি এবং দেখি কী অবস্থা বন্ধুরা আমি এসি প্লাগ ইন করে নিয়েছি তো দেখেন কিভাবে এখন অ্যাক্টিভিটি বাইরে তো আমি যেহেতু ওয়ার্ড কম দিচ্ছি সেই কারণে এই সমস্যা দেখা দিচ্ছে তারপরও ভাইরাস সেটার কারণটা কারণ তো অবশ্যই কোনো কিছু হয়েছে এটা প্লাগটাও হচ্ছে খারাপ হয়েছে যেন আমি দেখতে পাচ্ছি এখানে দুয়া বের হচ্ছে তো আমি আবারও লাগিয়ে নেব আসলে এটা এই সমস্যাটা যখন হয় তো আমরা এখানে ধোয়া বের হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে ধোয়া বের হচ্ছে তো এই কারণেই হয়তো মেকানিক আমাকে ছেড়ে দিয়েছে একটা বের হয় কেন হাসপাতাল থেকে বের হয় সেটা কিন্তু চোখের দৃষ্টিতে দেখা যাচ্ছে তো এখানে এই রেজিস্টার রয়েছে তার মধ্যে থেকে একটি রেজিস্টার বা দুটি রেজিস্টার দুয়াবের তো এখানকার যে ভোল্টেজ রয়েছে যে এটি আমি চেক করছি এখানে যে ডায়োড রয়েছে এখানে এক বি প্লাসের পর যে পিনগুলি রয়েছে ফ্লাইব্যাগের এখান থেকে যে ভোল্টেজগুলি আউট করে আউট হয়ে যায় হলো আপনার এসে ভার্টিক্যাল সেকশনে তো এই পার্টিকেল সেকশনের যেই আইসিটি রয়েছে হতে পারে এই আইসিটিও খারাপ হতে পারে কিন্তু আমি এখন আমি এতে দেখব যে আইসিটি খারাপ না হয় যেখানে যে রেকটিফায়ার ডায়েট রয়েছে দুটি সেটি খারাপ তো রেকটিফায়ার ডায়েট দুটি আমি অবশ্যই চেঞ্জ করে দেব তারপর আমি দেখে নেব যে ভার্টিক্যালের কি অবস্থা তো এটি স্কিপ করে নেই তো আমি লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখন আমাদের এটি অলরেডি ফুল ঠিক হয়ে গিয়েছে তো অনেকটা সময় লাগলো একে গীতি জন্য বন্ধুরা আমি আর ভিডিওটি আমি আর ভিডিওটি বাড়াতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বেল আইকনটি কাজিয়ে নেবেন প্রয়োজন লাইক করবেন যাতে করে আপনাদের মাঝে আরও অজানা কিছু ভিডিও আপনাদের মাঝে দিতে পারি সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আসসালামু আলাইকুম